আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরকাতহ ফৈলাসুর নিউ সিরিয়া হিউম্যান রাইট হ তাহলে ইউনাইটেড হিউম্যান রাইট কাউন্সিল জিয়ান জিনাবা মাদা আছে এবার সালিশ সাত বার বৈঠক দে বৈঠকম মাঝে আছে বর্মার ইস্যুরে আছে তুললে বর্মার ইস্যুর মাঝে আছে বর্মামাদে এখন সলত চলতে আলতর ওরে তারা দাসে ডিসকাশন করছে আর দাসে একখান তারা বেগুনে মিলিয়ে সালিশ হাত দেশ বইয়ে সালিশ হাত দেশ মাঝে তাহলে বুটিন সিস্টেম হইয়ে বুটিনের মাঝে দাসে তাহলে বর্মার মিলিটারি কলর এগেস্ট মধ্যে বুট দিয়ে দে মিলিটারি কলরে সাপোর্ট নগরে দে মানুষ মিলিটারি কলরে সাপোর্ট নগরে দে দেশ বর্মার পাবলিক আর সাপোর্ট মধ্যে ফেভারত বুট দিয়ে দে ছাব্বিশ দেশ তাহলে এগেজ করছে দে সাতটান দেশ আর সদ্য ওয়ানে আছে অ্যাবসেনেশন করছে সদ্য ওয়ানে সুপগুড়ি নিজাম মারি আসিল নখনো মিথ্যা ন হ তাহলে এর ভিতরে ছাব্বিশ সানে ফেব্রুয়ারির মাঝে সালে সাতান দেশের মাঝে ছাব্বিশ দেশে আছে বর্মার পাবলিক দা দেশিতা সই ডেমোক্রেসি সাদে মিলিটারি কলরে দাসে অ্যাকশন লেভেল সাদে ছাব্বিশ দেশে মাঝে তারা দাসে জিতি এই সবই তরহ ইউএন হিউম্যান রাইট কাউন্সিল মাঝে কিছু দেশে আছে মিলিটারি সাপোর্ট মাঝে হতা হলিও লেকিন তৈলে তারা দাসে কামিয়াবি ন তৈলে মিলিটারি কলর এগেস্ট মাঝে বেশ দেশ থিয়া ইউরে দাসে তারা দাসে সাপোর্ট করি বর্মা মাঝে জলতি অ্যাকশন লেভেল লাগলি হিউম্যান রাইট ভায়োলেশন অফ আল্লাহ বলি ইনসানের হক মারি গর আল্লাহ বলি সালিশ সাত বারর বৈরকম মজেদ আছে ইউএন হিউম্যান রাইট কাউন্সিলের মাঝে তারা আছে ফেবার মাঝে আছে বুটগুজি দেওয়া তাহলে অপশনেশন তাহা ইদের ভিতরে এগেজ গুজি দে দেশের ভিতরে তারা আছে হাতান দেশ তাহলে অ্যাবসনেশন দেখা এদের ভিতরে ইন্ডিয়া পাকিস্তান ইনির আছে মারিয়ে শিল ইন্ডিয়া এর আছে বর্মার ফেবার বর্মার পাবলিকের ফেভার না যা তাহলে তারা আসছিল সুপ বলি আসছিল তাহলে নেপাল পর্যন্ত বর্মার পাবলিকের সাপোর্ট ডেমোক্রেসি সাপোর্ট মত আছে তাহলে এখন ইউএন হিউম্যান রাইট কাউন্সিলের মাঝে তাহলে সিনা নাই সিনা নাই হিসাবে আছে রাশিয়া ফেডারেশন আছে রাশিয়া আছে এগেজ গুজি তাহলে এখন এর Hatoydi বর্মাতু মিলিটেরিয় কলে হিউম্যান রাইট কাউন্সিল মাঝে দাসে তারা ইউপিআর গরিবল্লা দাসে তারা দাসে এড়ে তারা হতা হইবল্লা বলি তারা চাই তলে তারার মিলিটারি কাউন্সিলর দাসে হন জিম্মাদাররে ইউএন হিউম্যান রাইট কাউন্সিল মাঝে জাগা ন দে ইয়ান ক্লিয়ার তারা এটেন হইবল্লা চাই মিলিটারি তু দাসে তারার নমাইন্দা দাসে এড়ে দিবল্লা চাই लेकिन अरतु एड़े ग्वा आसियो मिंटु ए हदे ते एड़े आसियो लेकिन मिंटु रेदा से एड़े उट्टो न दे हाजिर होते न दे यहाँ তাহলে ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্টর ফরেন মিনিস্টারে লেখিয়ের হদ্দিকি বর্মা টেররিস্ট মি অনলাইনর মানুষ যেবারে এটেনের বল্লা তারা সাইড লেকিন এটেন হইতে ন দে ইয়ানোরে ক্লিয়ার করে যাচ্ছে নিউজ মজা আসছে এই હિસાબે ইউএন হিউম্যান রাইট কাউন্সিলে তারা দেশে বর্মার পাবলিকর সাপোর্ট মাঝে ছাব্বিশ দেশের সাপোর্ট লইরে তারা দাসে ড্রাফট রেজুলেশন ফেভার দাসে বুট লইরে তারা দাসে ডিসকাশন করিওরে human right violation of the ইনর কারবাই করি বললা বলি তারা তো দাসে আসান ইয়ে দে ইয়ানরে দাসে নিউজ সমাজ আসছে তাহলে ইয়ার বাজে যাইয়ে যে জিয়ার নিউজ এরিয়া ইয়ান দাসে বর্মা মাঝে ম্যান্ডেট সদ্যে যান জায়গা ইয়ান্দা সে সেন স্টেটের মাঝে তাহলে সেন স্টেটের মাঝে লম্বা টাইম ধরিয়ে মারামারি চলের লম্বা টাইম ধরিয়ে আছে people defence force Chinland defence force যেবা আছে তারা আছে মিলিটারি কলর এগেস্টের মাঝে ফাইট করে তাহলে সিং কমিউনিটি তারা আছে কি হর হদ আরা লম্বা টাইম ধরি আছে মিলিটারি কলর এগেইনস্ট ফাইট গরির এর ভিতরে এখনের টাইমত রিসেন্ট দুই দিনের ভিতরে চাল্লিশ জন পর্যন্ত বর্মা টেররিস্ট পুলিশ পুলিশের খতম করে ফেলাই চাল্লিশ জন পর্যন্ত বর্মার পুলিশরে খতম করে ফেলাই তাহলে তারা আরো হদ দেখি বলে হইলে ইতার আল্লাইয়রে ম্যান্ডেটের মাঝে মারামারি অনর বাদিও হাক আদত আছে ফালম হদ্দে জাগা জিয়ান ইয়ানম হদিয়ত আছে লড়াই চললে তৈলে এ পর্যন্ত নি তারা ফাঁসর সাতজন বর্মার মিলিটারি সিনলাইন ডিফেন্স ফোর্স আছে খতম করে পেলাই দে ইয়ানরে তারা আছে নিউ সম্বাদে ক্লিয়ার করি তারা স্পোক পার্সন আছে পিপল ডিফেন্স ফোর্স আছে স্পোক পার্সনে ক্লিয়ার করে কই দা হাইয়ে তইলে হদ দেখি আর ফাঁসর হাজম মারলিও ফাঁসর হাজম দা মিলিটারি দা আছে সিকিউরিটি ফোর্স মারি ফেলাই তইলে ইয়ার বাজে বহুত ডজন ডজন দাসে আছে ইঞ্জুরি হইছি লেকিন ইয়ার বাজে তারার স্পোক পার্সনে হদ দেখি ফিনল্যান্ড ডিফেন্স ফোর্স যা নাকি পিপল ডিফেন্স ফোর্স ওর দা স্পোক পার্সনে হদ দে আর আত্মীয় ফাত্তিরিশ জন পর্যন্ত দিন মরার দা গাইলে ইয়ে গজ্জে মারা গিয়ে তাহলে পিপল ডিফেন্স ফোর্স হতো তাহলে তার বাসিও আরা দাসে কনফিডেন্সলি আরা দাসে আরা হিম্মতর সাথে বাহাদুরের সাথে নিজের ওথনর মহাব্বতের সাথে নিজের দেশের বাসায় বল্লা বলি তাহলে মিলিটারি কলার এগেস্ট মাঝে আরা ফুল ফাইট করে যায় তৈলে তৈলেইতার হদ দেখি the current situation in Hakha is that's day tools the military concern sites May দুই তারিখ হইতে এ পর্যন্ত তারা দাসে ছাপ্পান্ন জন মারি ফেলাই দে ইয়ানোরেও ক্লিয়ার করছে ইয়ার বাদ হদ দেখি আরববার হদ দেখি দুশো পনেরো member of the junta force has been kill in the wheel of অপশাইন স্ট্রিট হুরাশাইন স্ট্রিট মাঝে দুশো পনেরো জন মিলিটারি মারি ফেলে ইয়েন হর অন দ্য সিডিএফ সাইট হর দ্য সেনল্যান্ড ডিফেন্স ফোর্স তো পাবলিক করতে আছে ইউ তো কল তো সাইড তু ইফ এটা রাত্রিও ফলে মোহাম্মদের দাদা আছে টোটাল সাঁত্রিশ জন পর্যন্ত আর দাদা আছে মারা দাদা আছে ইঞ্জুরি হইয়ে এই পর্যন্ত তলে মারামারি জবরদস্ত হইয়ে হম মারামারি ন করে তুলে তারা ঝাঁকা ঝাঁকা আছে জবরদস্ত করি ওরে তারা মাঝে মারামারি ওই দিয়ে তারা হর দিকে ফুল নিউজ সম্মাদা হর দিকে হদে দেফালা আছে দেসেম্বরের মাঝে দিনী বাত হদে short out between the local CD of the chapter regime force latest for the about two hour দুই ঘন্টা লড়াই করছি দুই ঘন্টার মাঝে CDF we are meet with the largest number of the regime force killed 20 injury many others group sets হদা আর আর সিডিএফ আর হদা সিনল্যান্ড ডিফেন্স ফোর্স আর দাসে বেশি پوینک দাসে জমা ওই بعد দাসে মিলিটারি কলর আরা হামলা গজ্জি হামলা করার রজরিয়া ফাদি মতি খুরিজনরা খতম করি ফেলাই দে ইয়ানরিও হর তলে দুইটা রাগ দাসে police policeman in the two truck মানে দুই গাড়ি উই আর ডিপ্লয় মানে এর দেফেরাইল এরিয়া জিয়ানা মাদা মারামারি হইয়ে কিন্তু হদ বেশিসা খতম করে দিয়েন হদ দে স্যাং স্টেট স্যাং স্টেট মাদে হদ হদেব four members of CDF orders were killed and three others were injured. সাতজন স্টেডিয়াম মাঝে আছে সেংল্যান্ড ডিফেন্স ফোর্সর আছে মারা গেলেও তিনজন ইঞ্জুরি হয়ে গাইল হয়ে পিপল ডিফেন্স ফোর্সর ইউথকল যে তারা দেশের বাঁচাইবার লাভ বলে আছে ফাইট করে তারা তো সাতজন মারা গিয়ে তিনজন দাসে গাইল হয়ে দিনবার দুই ঘন্টা লড়াইতেন হর তাহলে ইন্দিল্লা আর ডেইলি দাসে এখন মারার রই তাহলে মিলিটারি অকল মরাত রইয়ে তাহলে আরা হিম্মত নহারায় মিকে আরো বেশি ডর ডর দেশে হামলা অকল করি বললা আরা ফুল তৈয়ার লেকিন ইয়ার বাদিও তারা দাসে বেশি যাত্য মাঝে করবারি সারাও জারগই তাহলে তারা সিস পাইয়ার মানে ইত্যাদ দাসে মারামারি নগরীয় মান হইয়ার দাসে সিস পাইয়ার গজিল ಮನುಷ್ಯತ್ವ ಮಾದ মিলিটারি ಹಾಕಲು বহুত বেশি হামলা করে টেররিস্ট সকলে তেলিয়া নজরিয়া লড়াই নগরিয়ম বলে হয় সিস পাইয়ার বলে হয়ে তারা স্টেটমেন্ট নেয় লাগে লেকিন ইয়ার বাদিও গরবাদি সারা বেশি অব্যাহত তল্লা বলি মানুষ দায়ের ভিতরে তল্লা বলি তাহলে ইয়ার বাদিও তারা আবার দেশে লড়াই শুরু করে দিয়ে তাহলে শিনল্যান্স defence force kills forty police soldiers in the fresh clash জুলাইয়ের তারিখম মাঝে ফাইটার ইন হাকা দাদ আছে ফালাম মাঝে আছে তারা কি হইয়ে around forty regime soldiers and the police officers দাসে মাঝে সিং সিং স্টেট তাহলে সেই স্টেটের মধ্যে তারা টেম্পোরালি দাসে পাবলিক যে তোমার বেশি করবার সারা হয়ে গই তারা দাসে সিসপায়ার গো জেল লেকিন ইয়ার বাদিও তারা দাসে ফুল মার মার ইয়ানোর দাসে নিউজ মধ্যে আছে